ভাষাও গভীর স্বপ্নে সে মিথে আমায় হাসাও কেন অভিমান মায়ার পিছুটান ভালোবাসা ছলে আমাকে কাঁদা সরে মনে অসহায় যখন তোমায় খুঁজি চোখে আড়ালে তাই কতটা আপন বুঝি ঘুম চোখে অসহায় যখন তোমায় খুঁজি চোখে আড়ালে তাই কতটা আপন বুঝি জানি the time. শোড়ে